আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেক টুডে টুমোরো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ফেসবুকে ফলোয়ার্স অপশন চালু করবেন তো ফেসবুকে অনেকেরই ফলোয়ার্স অনেক হয় তবে কিভাবে চালু করে সেটা জানা নেই আসলে কিভাবে সেটা শো করবে তার ফেসবুক প্রোফাইলে তো ফেসবুক প্রোফাইলে শো করার জন্য আপনাকে প্রথমত যা করতে হবে আপনার ফেসবুকে ঢুকতে হবে ফেসবুক ব্রাউজারে ঢুকলেন ঢোকার পরে আপনি কি করবেন এখানে আপনার প্রোফাইলে যাবেন ঠিক আছে প্রোফাইলে গেলেন প্রোফাইলে যাওয়ার পরে আপনার কাজ হবে যে এডিট করতে হবে ঠিক আছে এডিট এডিট করবেন এডিট করার জন্য আপনার যা করতে হবে সেটা হলো যে আপনি এডিট অপশনে যাবেন এখান থেকে আপনি ইডিট অপশানে যাবেন এই যে ইডিট অপশানে তো আমি ইডিট অপশানে গেলাম ইডিট অপশানে যাওয়ার পরে দেখেন এখানে ইডিট অপশান আছে ইডিট কভার ইডিট বায়ো তারপরে ডিটেইলস আমি কি করি না করি তো সব কিছু এখানে আছে তো আপনি যেভাবে প্রোফাইলটা সাজাইছিলেন সেভাবেই থাকবে তো আপনি এখান থেকে ফিচার্স এডিট করতে পারবেন তারপরে এডিট ইউর অ্যাবাউট মানে আপনার সম্পর্কে কি কি লিঙ্ক করছেন এগুলো সব করতে পারবেন তো আপনি তো আপনি ফলোয়ার্স অপশনটা চালু করার জন্য যা করবেন সেটা হলো সিম্পলি এই কাজটা করবেন যে এখানে এই ইডিটে দেবেন এই ইডিটে দেওয়ার পরে এখানে এই ইডিটে দেওয়ার পরে দেখবেন যে একদম নিচে আসবেন নিচে আসার পর দেখেন এখানে followed by eight hundred sixty three people তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ দেবেন তো আপনি দেখতে পাবেন যে আমার ফাইলে এটা এখন শো করবে এখানে দেখেন যে শো করতেছে তো আপনি ওভাবে করতে পারবেন তবে বলছিলাম যে শর্ত বলবো তো শর্তটা হলো যে এই যে আপনি যখন আইডি খুলবেন আপনার ফেসবুক আইডি তো ফেসবুক আইডি খোলার সময় এক কাজ করবেন সেটা হলো যে আপনার বয়সটা যদি আঠারো বছরের নিচে হয় তো সেক্ষেত্রে আপনার কিন্তু ফলোয়ার্স অপশন চালু করবে না ফেসবুক কর্তৃপক্ষ তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনার বয়সটা একটু বাড়িয়ে দিতে এবং আপনার ফলোয়ার্স অপশনটা চালু যদি রাখতে চান তার শো করাতে চান তবে এরকম এডিট করে ওখান থেকে আপনারা শো করাতে পারবেন এটাই শর্ত ছিল তো আজকের ভিডিও যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই রবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ